আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে আউটসোর্সিং সম্বন্ধে কিছু বলতে আসছি হোয়াট ইজ আউটসোর্সিং আউটসোর্সিং বলতে সাধারণত ইন্টারনেটে কাজ করে উপার্জন করাকে বোঝে শুধু লেখালেখিও হতে পারে শুধু ক্লিক করা হতে পারে পণ্য বিক্রয় হতে পারে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি আউটসোর্সিং করে একটি ইনকাম করতে পারবেন এক কথায় আউটসোর্সিং বলতে আপনি আপনার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি অফিসিয়াল কাজগুলো করে দেওয়া এই আউটসোর্সিং বলে